আমাদের কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে কৃষি সেখানে স্পষ্টকর কিন্তু নতুন টেকনোলজি আছে আমরা আমাদের ব্লু অনেক কাজ সেখানে আমরা করতে পারবো কারণ কিন্তু অত্যন্ত এখানে একজন ক্ষুদ্র উদ্যোক্তা এবং দুই সালে অর্থনৈতিক ভাবে সাফল্য অর্জনকারী নারী হিসেবে ভোলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ভোলা সরকারি হ্যাঁ। দশম শ্রেণী হ্যাঁ। ধন্যবাদ সাউন্ড হ্যাঁ, দিছ এবং মাননীয় প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী অনুষ্ঠান স্থল ত্যাগ না করা পর্যন্ত আমি আমার السلام عليكم ورحمة الله

কুইন অফ বাংলাদেশ ভোলাতে আসার সাল